السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ তালা দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর জিকিরের জন্য বসার তৌফিক দান করেছেন শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ তো একটা হলো আম মজলিস আম মাহফিল আর একটা হলো খাস মাহফিল মানে বিশেষ সভা আর একটা হলো সাধারণ সভা তো ওই ওয়াজ জিকিরের মজলিস হলো বিশেষ একটি আলোচনার মজলিস সবটাই আমাদের জন্য কল্যাণকর উপকারী তবে আজকের এই মজলিসে বিশেষভাবে কিছু শেখার আল্লাহ তালা তৌফিক আমাদের সকলকে দান করুন সকল আল্লাহ মানে কোরআনুল করিম আল্লাহ তালা ইসাদ করছেন ওয়ালাদিকুরুল্লাহ আকবর আল্লাহ তালার স্মরণ জিকিরই হলো সবথেকে বড় বিষয় সব থেকে বড় জিনিস এবং আল্লাহ তালা কোরআনুল করিম ইমানদারদেরকে আহ্বান করছেন হে ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো সব এবাদতের এবাদত বলতে নামাজ রোজা হজ কোরবানি এগুলোকে আমরা বুঝি অবশ্য এগুলো এবাদত কিন্তু এর সাথে একটা বিষয় আছে মূল এবাদতটা হলো আভ্যন্তরীণ বিষয় অন্তরের বিষয় যদি অন্তরের বিষয়টা ঠিক না হয় তাহলে বাইরের এই নিয়মটা পালন করাতে কোনো ফায়দা নেই উপকার নেই যেমন আপনারা শুনেছেন একদল মুসলমান নামধারী আছে যারা দাবি করে মুসলমান কিন্তু মোনাফেক নাম শুনেছেন তবে বর্তমানে মোনাফেককে সেটা নির্ধারণ করার সুযোগ নেই বা সুযোগ নির্ধারণ করা সম্ভব না কি কি কারণে মোনাফেক হয় বা মোনাফেক হয়ে যায় এগুলো হাদিস শরীফে বলা হয়েছে এজন্যে যাতে আমরা কেউ নিজেরা ওই মোনাফেকের কাতারে না পড়ে যাই আল্লাহ তালা আমাদের হেফাজত করুন সকল আল্লাহ কারণ শরীয়তের বিধানে প্রয়োজন হলে কোনো মুসলমান নামে কিন্তু দরকার হলে বা তার কার্যকলাপে কথাবার্তায় তার থেকে যা কিছু প্রকাশ হয়েছে এটার আলোকে প্রয়োজন হলে ফতোয়া দেওয়া যায় বা দিতে হয় যে অমুক ব্যক্তি মুসলমান নাম নিয়ে আছে বা মুসলমান দাবি করছে কিন্তু তার এই এই কার্যকলাপ কথাবার্তা আকিদার কারণে সে মুসলমান হিসেবে আমরা দেখছি না সে কাফের হয়ে গেছে যতদিন খাঁটিভাবে স্বীকারোক্তি না করবে তওবা না করবে ততদিন তাকে আমরা মুসলমান বলবো না এটা বলার অধিকার আছে সামাজিকভাবে এটা একটা আইন এটা কোনো ব্যক্তিগত বিষয় না কারোর সাথে কারো ঝগড়া হলো আর বলে দিল যে অমুক লোকটা কাফের এটা না কিন্তু এটা একটা অথরিটি নিয়ম কানুন আছে আমি কথাটা এজন্য বলছি যে শরীয়তে প্রয়োজন হলে কাউকে কাফের ফতোয়া দেওয়া যায় কিন্তু অমুক ব্যক্তি মুনাফেক আমাদের জন্য এটা বলার সুযোগ নেই এটা শুধুমাত্র ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্যে কারণ এটা হলো অন্তরের বিষয় রসুল্লাহ সাল্লা সাল্লামও অন্তর জামি না তাহলে তিনি কেমন করে বললেন আল্লাহ তালা তাকে ওহি দিয়ে জানিয়ে দিয়েছেন যতদিন ওহি আসেনি ততদিন রসল্লা সাল্লামও বুঝতে পারেননি যে এই লোকগুলো যাদের কথা বলা হয়েছে মোনাফেক এরা মোনাফে কী করছে বরং তাদের কথাবার্তায় কার্যকলাপে বাহ্যিকভাবে রসল্লা সাল্লাম মুগ্ধ ছিলেন সন্তুষ্ট ছিলেন না লোকগুলো ভালো কিন্তু ভেতরে ভেতরে তাদের অন্তরটা ভালো ছিল না কে জেনেছেন কে জেনেছেন রসুল্লাহ জানতে পারেননি কিন্তু রসুল্লাহ সাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তখন তিনি জানালেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামও এদের ব্যাপারে আমভাবে বলে যাননি এই সবাই জেনে রাখো এই লোকগুলো মোনাফে তা কিন্তু বলে যাননি হাতে গোনা কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে যাদেরকে তিনি মনে মানে তিনি জেনেছেন যে তাদেরকে বললে বিশৃঙ্খলা হবে না উপকারে লাগবে তাদেরকে ডেকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের আশপাশে অমুক অমুক অমুক নাম এরা কিন্তু মোনাফে সাবধান থাকবে আর মজার জিনিস হলো যে সাহাবাদের অনেকেই যারা খুব উঁচু মর্যাদার সাহাবা আয়াত নাজিলের পরে তারাও জেনেছেন যে নবীর আশপাশের লোকদের মধ্যে একদল লোক মুনাফেক কিন্তু কে কে মুনাফেক সবাই জানেন না হাতে কোনো কিছু লোক জানেন না আর রসুল্লাহ সাল্লাম তাদের নাম তাদেরকে তাদেরকে বলে গেছেন যারা খুব সম্মানিত বড় বড় দরজার সাহাবি তারা পর্যন্ত নিজেদের ব্যাপারে ভয় পেয়ে গেছেন যে আমি আবার মুনাফেকের কাতারে পড়ে গেলাম নাকি সকলে বলি না ভয় পেয়ে গেছেন এই জন্য কেউ কেউ তাদের কাছে জিজ্ঞেস করতেন গোপনে যে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে আপনাকে মুনাফিকদের নাম বলেছে আমার নাম বলেননি তো মানে তারা ভয় পেয়েছেন তাহলে যারা ভয় পেলো আমি মোনাফেক হলাম কিনা আসলে তারা মোনাফেক না আর যারা বাহ্যিকভাবে দাবি করছে যে আমরা অনেক কিছু ভালো মুসলমান কিন্তু ভেতরে ভেতরে রসুল্লাহ সাল্লা সাল্লামের সিদ্ধান্ত আল্লাহ তালার বিধানকে মেনে নিতে পারেনি এরা হলো কি মুনাফিক তো আমি বলতে চাচ্ছি যে মোনাফেককে আমরা ফতোয়া দিতে পারি না কিন্তু রসুল্লাহ সাল্লাম মোনাফেকদের সিমটম আলামত নিদর্শন বা কর্মগুলো বলে গেছেন যে এই এই কাজ করলে এই পর্যায়ে মোনাফেক হয়ে যায় তার মানে তোমরা এগুলোর ভেতরে জড়িও না এগুলো থেকে কি করো সাবধান থাকো তার মানে এটা না যে তোমরা একে অপরকে মোনাফেক বলে বেড়াও আমার সাথে পছন্দ হলো না একজনের ঝগড়া হলো আমি বললাম অমুক লোকটা মোনাফেক বলতে পারবো ফতোয়া দেওয়ারও অধিকার নেই বলারও অধিকার নেই কিন্তু মোনাফেক একটা দল আছে এটা মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মোনাফেকেই থেকে হেফাজত করেন আর এই মোনাফেকি আবার দু রকমের আছে বড় রকমের মোনাফিকি ছোট রকমের মোনাফেকি দুইটাই ক্ষতিকারক তবে বড়টা বেশি বড় ক্ষতিকারক ছোটটা সেটাও ক্ষতিকারক আল্লাহ তালা আমাদের সকলকে মোনাফেকি থেকে হেফাজত করেন তো যেটা বলছিলাম যে মূল এবাদত বলতে যেটা বোঝায় সেটা হলো অন্তরের বিষয় কিসের বিষয় অন্তরের বিষয় আরবিতে এবাদা বলা হয় আর এটার অনুবাদ বাংলা প্রতিশব্দ হলো দাসত্ব গোলামি গোলামি করা দাসত্ব করা এটা হলো একটা বিষয় আর আন্তরিক যে বিষয়টা আছে সেটার আরবিতে একটা ব্যাখ্যা দেয় ওলামারা যে আল্লাহ তালা যে কোরআনুল করিমের সাদ করলেন যে আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে কিসের জন্য বানিয়েছি এবাদতের জন্য বানিয়েছি তাহলে সেই এবাদতটা কি ওলামারা ব্যাখ্যা দেন কোরআন শরীফের অন্যান্য আয়াত হাদিস শরীফের আলোকে সংক্ষেপ কথা যেহেতু আজকে তালিমই মাহফিল দীর্ঘ সময়ের ওয়াজ মাহফিল না এলাকার দায়িত্বশীলরা কিছু সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ কিছুদিন আগে তো ওয়াক্তীয় নামাজেও আসা কঠিন ছিল গ্রামগঞ্জে হয়তো আপনারা গেছেন অনেকেই কিন্তু শহর এলাকায় খুব সমস্যা ছিল তো যাই হোক আল্লাহ তালা অনেকটাই সহজ করে দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আর ওইটাও সামাজিকভাবে দরকার মনে করা হয়েছে কেউই আমরা গায়েব জানি না সবাই চেষ্টা করেছেন মানুষের ভালো করার কেউ ক্ষতি চাননি আলহামদুলিল্লাহ আর ইসলামের বিধান খুব সহজ এবং প্রশস্ত সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা অনেকে ভুল বুঝেছিলাম মানে অনেক ভাইরা হয়তো ভুল বুঝেছে যে মসজিদ কেন যেতে দিচ্ছে না জোর করে যাবেন এরকম সেরকম তো আসলে আল্লাহ তালার বিধান এরকম নয় যে আপনি আল্লাহর বিধান পালন করতে যে মরে যাবেন জেনে শুনে আশঙ্কা আছে এই রকম কোনো বিধান আল্লাহ তালা পালন করতে বলেন সকলগুলো বলে আলহামদুলিল্লাহ যুদ্ধ জেহাদ করার অনুমতি আছে প্রয়োজন হলে বা হুকুম আছে সেখানেও যুদ্ধ অনুমোদন দেওয়া হবে বা যুদ্ধ বৈধতার ক্ষেত্রেও শরীয়তের মশলা আছে কখন যখন বোঝা যাবে যে আমাদের যা শক্তি সামর্থ্য আছে তাদের সাথে আমরা লড়াই করতে পারবো যে একটা মূল্য দুটো মারতে পারবো হ্যাঁ এরকম একটা ব্যবস্থাপনা থাকলে যুদ্ধের অনুমোদন আছে আর যদি দেখা যায় যে না একটা মারলে দুটো তো দূরের কথা আমরা এগোলে পাঁচজন মরতে হবে একজনও মারা সম্ভব হবে না হয়তো বা তখন কিন্তু উপযাচক হয়ে যুদ্ধ করতে নেই মশলা কিন্তু এরকম নাকি ভুল বলিছি আমি জানেন না আমি জানি না আমরা অনেক সময় আবেগে বলি আল্লাহর জন্য জীবন দেবো এভাবে আল্লাহ তালা জীবন দিতে বলেননি যুদ্ধ কিন্তু মরার জন্য হয় না বাঁচার জন্য হয় নাকি মরার জন্য হয় ভাই যুদ্ধ মরতে যদি হয় তাহলে তো যুদ্ধই হবে না ভাই সব তো এমনি মরবে তো মার্শাল্লাহ অনেক যুবক ভাইয়েরাও আছো এখানে মুরব্বীরাও রয়েছেন মাইকের আওয়াজ আশপাশে কিছুটা যাচ্ছে অনেক মা বোনরাও শুনছেন তো সবাই আমরা একটু বিষয়টা জেনে রাখি যে আসল এবাদত বলতে ওলা ওলামারা সংজ্ঞা দিয়েছেন আরবিতে বলা হয় এবাদতের সংজ্ঞা দেওয়া হয় যে হিয়া গায়াতুল্লি ওয়াল হুদুর যার মানে হলো যে অন্তরের চূড়ান্ত একান্ত আকুতি মিনতি বিনতি প্রকাশ করা এটাই হলো কি এবাদত যেটার বাংলা একটা প্রতিশব্দ বলা যায় যদিও শুনতে খারাপ লাগে কিন্তু বোঝাতে গেলে বলতে হয় সেটা হলো অন্য ধর্মে যারা বাংলা বাঙালি বাংলা ভাষাভাষী আছে তারা ব্যবহার করে পূজা করা কি করা পূজা আরাধনা অর্চনা এই শব্দগুলো তারা ব্যবহার করে তার মানে এগুলোর দ্বারা তাদের অন্তরের বিভিন্ন ভক্তি ভালোবাসা এগুলো কি করে প্রকাশ করে এটাই হলো মূলত এবাদত এই জন্য আপনারা শুনেছেন হাদিস শরীফ যে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহকে ডাকা মানে দোয়া করাটাই হলো কি এবাদত দোয়া কি এবাদত মানে দোয়াটা জিনিসটা কি কাকে ডাকা আপনার দোয়া মানি আল্লাহকে ডাকা কি ডাকবেন আপনার রোগ হয়েছে মাথা ব্যথা পেট ব্যথা ঋণগ্রস্ত হয়েছেন খেতে পাচ্ছেন না এইটাই আল্লাহর কাছে একান্তভাবে বলা এটাই হলো এবাদত সকলে বলছে রোগ হয়েছে বলবেন আল্লাহ আপনিই একমাত্র ভালো করতে পারেন নাকি আল্লাহ ডাক্তারও পারে আপনিও পারেন তাহলে ডাক্তারের এবাদত হয়েছে আল্লাহর এবাদত হয়েছে তাহলে এবাদত কার হবে ডাক্তার ওষুধ দেন আল্লাহ ডাক্তারের কাছে গেছি কিন্তু আপনি ছাড়া তো কেউ ভালো করতে পারেন না আল্লাহ আমার জমি তো আছে ঠিকই কিন্তু আপনি ছাড়া তো রেজেক্ট দেওয়ার মালিক নেই এটা হলে আল্লাহর এবাদত হয়েছে আর যদি মনে হয় না আমার জমিও ভরসা আল্লাহ ভরসা তাহলে দুই ভরসা হলো তাহলে জমি আর আল্লাহ সমান সমান ফিফটি ফিফটি নজর এটা হলো সেরেছে অন্যরা এটাতে বিশ্বাস করে অন্য ধর্মীয়দের সাথে তফাৎ হলো আমাদের এটাই মূলত আল্লাহ তালার পক্ষ থেকে দিন বিধান কিন্তু একটাই নাকি অনেকগুলো অনেক নবী মানে কি অনেক ধর্ম নাকি নবী অনেক কিন্তু ধর্ম কটা আল্লাহর পক্ষ থেকে একটা আর সমাজে যত ধর্ম আছে এগুলো হচ্ছে এক একজনের মন গড়া এক এক এলাকার মানুষের বানোয়াট বিধান হয়ে গেছে মূল একটা ছিল কিন্তু সেখান থেকে আরও এক একজন ওই সময়কার বিভিন্ন এলাকার মানুষেরা চিন্তা ফিকির করে এক একটা নিয়ম এক একটা বিশ্বাসের আবির্ভাব ঘটিয়েছে সেটা নিয়েই মানুষের মধ্যে একটা ধর্ম সৃষ্টি হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্না দিন আন্দাল্লাহ ইসলাম নিশ্চয় অবশ্যই আল্লাহ তালা দরবারে দিন হলো নির্ধারিত দিন হলো ইসলাম সব নবী রসুলের দিন একটাই ইসলাম আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই ইসলামের পরিসমাপ্তকারী বা ইসলামের বিধানের পরিসমাপ্ত বিধান নিয়ে তিনি এসেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নতুন ইসলাম নিয়ে আসেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের সূচনা করেননি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পূর্ববর্তী সকল নবী রসুলের বিধানটারই পরিপূর্ণতা দান করেছেন আল্লাহ তালা তাকে দিয়ে সকলে বলেছে তো আমার ভাইদের বলছি মা বোনদের বলছি এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে নামাজ রোজা হজ জাকা টুপি পড়া পাগড়ি পড়া জিকির করা এগুলো হচ্ছে এবাদতের এক একটা আনুষ্ঠানিকতা মানে এবাদত এর দ্বারা আমরা করছি কিন্তু মূল এবাদতটা হলো আমাদের অন্তরের অবস্থান অন্তর যদি সঠিক না হয় নিয়ত এখলাস ইচ্ছা এবং একাত্মতা যদি ঠিক না হয় তাহলে বাহ্যিকভাবে নামাজ দ্বারা রোজা দ্বারা হজ দ্বারা কোরবানি দ্বারা আল্লাহ তালার নৈকট্যতা অর্জন করা যাবে না এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তো যে কথা আমি বলছিলাম যে সকল এবাদতের মূল হচ্ছে আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে করা সকল এবাদতের সারাংশই হলো আল্লাহ তালাকে স্মরণ করা এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বিভিন্ন ইবাদতের কথা বলেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন বিধানের কথা বলেছেন কিন্তু জিকিরের ব্যাপারে বলেছেন যে উল্কুরুল্লাহ জিকরান কাসিয়রা তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে নামাজ পড়ো সবসময় নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম হুকুম নেই অবশ্যই ওগুলো ভালো কাজ কিন্তু ওগুলোর কিছু বাধ্যবাধকতা আছে যখন তখন আপনি নামাজ পড়তে পারবেন না অজু লাগবে টেবলামুখী হতে হবে জায়গা পাক স্থান পাক বা একটা পরিবেশ লাগবে রোজারও একটা সুযোগ সুবিধার ব্যাপার আছে ইত্যাদি কিন্তু আল্লাহকে স্মরণে রাখা সেটা মুখ দিয়ে উচ্চারণ করে হোক বা মুখ দিয়ে উচ্চারণ করতে কষ্ট হলেও যখন পাচ্ছেন না অন্তর দিয়ে ফিকির করেন চিন্তা করেন এটাও হলো আল্লাহ তালার এবাদত এটাও জিকির সকলে বলুন সুভান এই জন্য আল্লাহ তালা বলছেন উজকুর উল্লাহ জিকরান তো সেই জিকির একা একইভাবে আদায় করা এটা হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় আর সুযোগ সুবিধা হলে মাঝে মাঝে মজলিস করে আয়োজন করে করা এটাও হাদিস দ্বারা প্রমাণিত সকল বলে আলহামদুলিল্লাহ এটাও শূন্য কেউ কেউ মনে করে যে মজলিস করে একসাথে জিকির করলে সেটা মনে হয় সুন্নত হবে না বা ঠিক হবে না এই ধারণাটা সঠিক না অনেকে বুঝতে ভুল করে তবে হ্যাঁ পৃথিবীতে জিকিরের নামে মজলিসের নামে এমন এমন কিছু নিয়ম পালন করে অনেক লোকেরা যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক আলহামদুলিল্লাহ আমাদের যারা শায়েক মশায়েক বা আমাদের যারা ওস্তাদ বুজুর্গরা আছেন ধারাবাহিক পূর্ববর্তী তারা এগুলোকে গ্রহণ করেননি এই ধরনের কোনো কাজকে তারা করেননি পালন করেননি সকলে বলে আলহামদুলিল্লাহ কারণ আপনারা শুনে থাকবেন বা আজকাল হয়তো কেউ কেউ কোথাও দেখেও থাকবেন যে অনেক জায়গায় জিকিরের নামে দাঁড়িয়ে থাকে এবং লাফিয়ে লাফিয়ে জিকির করে সবাই মিলে কোথাও কোথাও ঘুরে ঘুরে জিকির করে কোথাও কোথাও জিকির করতে করতে নাচানাচি করে কোথাও কোথাও পুরুষ নারী কাছাকাছি বা একই মজলিসে থাকে তারা দাবি করে এটাও জিকিরের মজলিস তো অবশ্যই এই সমস্ত জিকিরের মজলিস কি কোরআন হাদিস দ্বারা সমর্থন করে নাকি এগুলো জিকিরের মজলিস আমরা বিশ্বাস করি না কিন্তু ওরা বিভিন্ন যুক্তিতে এগুলো করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন সকল আল্লাহ কোরআন সুন্না দ্বারা যেটা প্রমাণিত সেটা হলো যে একই জায়গায় অনেক সাধ্য অনুযায়ী কিছু লোকরা বসবেন আল্লাহ রসুলের শেখানো জিকিরগুলো যে যার মতো পালন করবেন তো এক জায়গায় দশজন বিশজন যে যার মতো জিকির করলেও স্বাভাবিক কিছু শব্দ তো আসবেই তবে এমনভাবে নয় যে অন্যান্য কোনো মানুষের কষ্ট হয় ক্ষতির কারণ হয় বা ব্যাঘাত ঘটে এই ধরনের করে মজলিস করে জোরে সোরে চিল্লাচিল্লি করা এটাও কিন্তু শরীয়তে ঠিক না এই বিষয়গুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো যাই হোক যেহেতু আজকের এটা জিকিরের মজলিস ওয়াজের মানে দোয়ার মাহফিল সেজন্য আমরা প্রথমে কিছু সময় শিখে নিই যারা নতুন অবস্থায় আছি বা জানলেও সেভাবে অভ্যাস করতে পারিনি কেউ কেউ অনেক জায়গার মুরিদ আছেন বায়াত আছেন অজিফা আদায় করেন আবার অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় ভক্তি করে যান কিন্তু সেভাবে অজিফা করার সুযোগ হয়নি সবাই আমরা চেষ্টা করব নিয়মিত কিছু কিছুটা সময় হলেও মাগরীবের পরে ফজরের পরে ইশার পরে বা যার যেভাবে সুযোগ হয় কিছু সময় আমরা তসবি তাহলিল ইস্তফার দরুদ শরীফ এগুলো আমল করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সকল আল্লাহ সেই জন্যে ওলামা ইকরাম কোরআন আলোকে আমাদেরকে একটা রুটিন করে দিয়েছেন সাজিয়ে দিয়েছেন যেমন বিদ্যালয়গুলোতে স্কুল কলেজে পড়াশোনা হয় একটা রুটিন আছে সিলেবাস করা থাকে ঘন্টা দেওয়া হয় প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টা তৃতীয় ঘন্টা এভাবে একটা নিয়ম করা আছে না নাকি যে যার মতন বই নিয়ে যখন তখন এক জায়গায় বসে থাকে এভাবে হয় বিশৃঙ্খলা হবে সেজন্য একটা রুটিন করা হয় তো কোরআনুল করিম এবং হাজির শরীফে যে হুকুমগুলো দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে যে বিষয়গুলো উৎসাহিত করেছেন সেগুলোকেই বিভিন্ন বড় বড় আলেম বুজুর্গ এবং পীর মশায়েখরা তাদের মুরিদ সাগরিদদের অবস্থার পরিপ্রেক্ষিতে একটা রুটিন করে দিয়েছেন যে এই এইভাবে ইস্তেকফার পড়ো কিছু সময় তাজবি পড়ো কিছু সময় দরুশ্রী পড়ো কিছু সময় তও তওবা করো একটা রুটিন করা হয়েছে সেগুলোই পরবর্তীতে বিভিন্ন পীর মশায়েখের নামে তরিকত হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছে যেমন আপনারা বিভিন্ন তরিকার কথা শোনেন কাদরিয়া তরিকা চিস্তিয়া তরিকা নকশেবন্দিয়া মুজাদিদিয়া নাম শুনেছেন না তো এই তরিকা নিয়ে আবার অনেকের দুরকমের বুঝ আছে কেউ মনে করে তরিকার নাম শুনলে যে কোরআন হাদিসে তো কোনো তরিকা নেই কোরআন হাদিস মানবো আবার তরিকার কি দরকার আবার কেউ বুঝে বসে আছেন যে কাদিরিয়া চিস্তিয়া সবক না আদায় করলে তো জিকির আদায় হবে না বা আত্মশুদ্ধি হবে না নকশ ঠিক হবে না দু রকমের বুঝ আছে তো মূলত দুটো বুঝের মধ্যে ভুল আছে কোরআন হাদিসে কাদরিয়া চিস্তিয়ার নাম নেই কিন্তু সত্যিকার যেটা কাদরিয়া চিস্তিয়ার সত্যিকার মূল যে আমল ওই আমলগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সকলে বলে আলহামদুলিল্লাহ যেটা প্রকৃত কাদরিয়া কেন কাদরিয়া আবার দুরকম আছে ভাই আপনারা যারা বয়স্ক মানুষ আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই রাজ নসিহত শুনেছেন তাদের হয়তো কিছু মনে থাকবে আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই আগে বলতেন যখন এই তরিকার সবকটাকে বেশি গুরুত্ব দিয়ে করা হতো এখনও গুরুত্ব নেই আমি বলছি না কিন্তু আমরা অনেক সময় খাবারের তুলনায় প্লেটকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি তখন খাবার ঠিক থাকে না প্লেট নিয়ে আমরা ঝগড়া শুরু করে দিই এটা খুব ভালো কাজ তো নাকি আমাদের গুরুত্বটা কি প্লেটের বেশি না খাবারের বেশি খাবারটাকে গুরুত্ব দিতে হবে প্লেট ভালো হলে ভালো কিন্তু প্লেটটাকে নিয়ে অত বেশি চিন্তা করলে খাবার নষ্ট হয়ে যাবে তো আমি বলতে চাচ্ছি যে আব্বা হজুর রহমতুল্লাহ আলাই বলতেন আপনারা মনে আছে কি না যে ভাই অনেক জিনিসই একটু বেড়েছে সমাজে মানে হজুর বলতেন অনেক নাম হয়েছে বেড়েছে তা তরিকাও কিন্তু বেড়ে গেছে স্বাভাবিকভাবে আমাদের সমাজে চারটা তরিকা প্রসিদ্ধ কাদরিয়া ফিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তো আরও অনেক তরিকা আসলে আছে পৃথিবীতে মানে হক ভালো মানুষদের দ্বারা প্রমাণ মানে প্রচলিত তবে এগুলো আমাদের দেশে বেশি ভারতীয় উপমহাদেশে তো আব্বাহুজুর বলতেন যে ভাই সব জিনিসে ডবল হয়ে গেছে এখন তরিকা চারটা নেই আটটা হয়ে গেছে কীরকম আটটা হলো হুজুর বলতেন যে কাদিরা দুই রকম একটা হলো রহমানি আর একটা হলো শয়তানি একটা রহমানি আর একটা কি শয়তানি চিস্তিয়াও দুই রকম একটা হলো রহমানি আর একটা হলো শয়তানি এখন রহমানি কোনটা শয়তানি কোনটা একদল লোক দাবি করে আমরা খাজা মহিনুদ্দিন রহমতুল্লাহ মহিনুদ্দিন চিস্তির ভক্ত অনুসারী দাবি করে কিন্তু তাদের বাহ্যিক কর্ম কি ঠিকমতো নামাজে পড়ে না বা নামাজেও যায় না পাক পবিত্রতা ঠিক নেই দাড়িও নেই মুজ বড় বড় বা দাড়িও বাড়াকলেও দাড়ি মুজ সবই বড় বড় চুলও বিশাল পরিষ্কার পরিচ্ছন্নতা নেই মেসোয়াক তো নেই নামাজই নেই উল্টো আরও গাঁজা খায় এরপরে গান বাজনার আসর বসায় এবং দাবি করে আমরা হলাম চিস্তি তো এটা কি রহমানি হলো না শয়তানি হলো ওরাও দাবি করছে আমরা চিস্তি আপনারা এখন ইউটিউব হওয়াতে খুঁজলে হয়তো আপনারা দেখতে পাবেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহের কবর বা মাজার যেটাকে বলা হয় ইরাকে বর্তমানে তো সেখানে ওই রকম অনুষ্ঠান হয় বাৎসরিক বা বিভিন্ন সেখানে তার ভক্ত দাবিদার একদল লোক যায় যে ওই নেচে নেচে দাঁড়িয়ে নাচার মতন করে করে জিকির করে এবং তার সাথে ঢোল তবলাও থাকে কোথাও কোথাও পর্দা পশিদা অতটা মেনটেন করা হয় না খুব বেশি খারাপ হয় না তবে অতটা মেনটেন করা হয় না মহিলারাও আছে পুরুষরাও আছে নাচছে আর বিভিন্ন শব্দে তারা জিকির করছে কলম শরীফেরটা কম হয় আল্লাহ আল্লাহ শব্দেরটা বেশি করে তারা কিন্তু ঢোল নিয়ে জিকির করে অনেক সুফি সাহেব তাদের দাবিদার কিন্তু দাড়ি নাই তো এখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাড়ি ছিল না ছিল না ভাই সাহাবা একরামদের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রায়ের আচ্ছা আল্লাহ নবী মেসোয়াক করতে বলেছেন না বিড়ি খেতে বলেছেন তা রসুল্লাহ সাল্লাম মেসোয়াক করতে বলেছেন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আলাই সাল্লাম আমাকে এসে এত বেশি মেসোয়াক করতে বলতেন আর আমি এত বেশি মেসোয়াক করলাম যেন মনে হচ্ছে যে আমার দাঁতগুলো সব ক্ষয় হয়ে যাবে সকলে বলে এত বেশি মেসোয়া করতে বলতেন কেন মেসোয়া করতে বলতেন যাতে মুখে কোনো রকমের দুর্গন্ধ না থাকে মেসোয়া একটা উদ্দেশ্য আছে তো মুখে যেন দুর্গন্ধ না থাকে তো এখন মেসোয়াক করে নবী হুকুম দিলেন মুখের দুর্গন্ধ দূর করে ফেলো এখন বিড়ি খেলে কি দুর্গন্ধ বাড়ে না কমে ভাই যারা বিড়ি খাবেন ও যদি প্রতিদিন বার করে পেস্ত করেন ও দুর্গন্ধ যাবে না খুব জটিল জিনিস আল্লাহ তালা আমাদের হেদায়ত দিন সকল আল্লাহ মানে তাহলে যারা নবীর হুকুমে উল্টোটা করলো আর দাবি করলো আমি সুফি সাহেব বা আমার আত্মশুদ্ধি হয়েছে আমি পরেজগার তাহলে এই তরিকাটা পালন করার এই যে নামটা ব্যবহার হলো এটা কি রহমানি হলো না শৈতানি হলো শৈতানি প্রশ্নটা সেখানে প্রকৃত আব্দুল কাদের জৈলানি রহমতুল্লাহ আলহের শিক্ষা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফেসানি এরকম আরও বহু শায়েক আছেন তাদের নাম অনেক তাদের নামে অনেক প্রতিষ্ঠান হয়েছে মানে তরিকা আবির্ভাব হয়েছে কিন্তু বাস্তবে প্রত্যেকের মূল শিক্ষা একটাই সেটা হলো জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতটাকে আঁকড়িয়ে ধরা সকলে বলে আলহামদুলিল্লাহ তাহলে কাদরিয়া হোক চিস্তিয়া হোক নকশবন্দি মুজাদ্দিদি নাম যাই হোক মূল কাজ একটাই সেটা হলো নবীর সুন্নতটা ধারাবাহিকভাবে পালনের চেষ্টা করা এটাই হলো তরিকাতের মূল জিনিস তরিকাতের আমল শুধুমাত্র ফজরবাদ মাগরিবাদ কিছু সময় জিকির করা কলনা শরীর পড়ান শুধু এতটুকু না আপনার ঘুমানো থেকে ঘুম ঘুমাতে যাওয়া থেকে নিয়ে ঘুম থেকে উঠলেন ঘুমাতে গেলেন ঘুম থেকে উঠলেন সারাদিন যত কর্ম সব জায়গায় তরিকাত আছে সব জায়গায় কি আছে তরিকাত আছে তরিকা মানে শুধুমাত্র মাগরিব বা ফজর বা কিছু সময় মসজিদে বসা বা জায়নামাজ মিছে ঘরে বসে জিকির করা শুধু এতটুকু না এই শিক্ষাটা আমাদের বুঝতে হবে কারণ কিছু ভাইরা যেটা আমি আগে বললাম যে তারা তরিকার নাম নিয়ে ব্যস্ত যে দেওয়া হলো না চিস্তিয়া হলো কিন্তু বাস্তবে তার কিছুই হলো না কারণ সে মিথ্যা কথা ছাড়তে পারে নাই কিছু মিথ্যা কথা বলেই ফেলে মানুষের সাথে খারাপ ব্যবহার ছাড়তে পারে নাই এরপরে সুদ ঘুষের বাদ বিচার নাই ব্যবসা বাণিজ্যেতে অত বেশি বাদ বিচার করে না বিভিন্নভাবে মানুষকে ফাঁকি দিচ্ছে ওয়াদার খেলাফ করছে এই আখলাক চরিত্র দুরুস্ত করার মতন কোনো সংকল্প নেই চেষ্টাও নেই আর মাঝে মাঝে এসে যদি কাদিরা চাষিস্তিয়া আর গতানুগতিক নিয়মে যদি একটু জিকিরাজকার করে করে আত্মশুদ্ধি হয়ে যাবে ভাই এটা আত্মশুদ্ধি হলো না এটা একটা মুখরোচক জিনিস হলো মন্দের ভালোতে কিছু জিকিরাজকার করছে কিন্তু এটা কার মূল আমল না তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যত তরিকাত রয়েছে সব তরিকার মূলই হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ সুন্নতগুলো নিজের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষায় নিজের মধ্যে অভ্যাস করার চেষ্টা করা এটাই হলো মানে মূল উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সেজন্য যেটা বলছিলাম যে বুজুর্গরা একটা সিলেবাস করে দেন যে ইস্তেকফার পড়ো কোরআনুল করিমের কিছু আয়াত পড়ো দরুশ্রী পড়ো কলমা শরীফের জিকির করো নিজের গোনাকে স্মরণ করে তওবা ইস্তরফার আবারও করো এইভাবে একটা মস্কের সিলেবাস করে দিয়েছেন এরপরে ব্যক্তিগত মোরাকাবা নিজের গোনাকে স্মরণ করে আল্লাহ তালা আমদগুলোকে স্মরণ করে নির্জনে বসে বসে একটু কান্নাকাটি করা আল্লাহর দিকে মোতাবাজ্য হওয়া এগুলো হচ্ছে মোরাকাবা এগুলো ব্যক্তিগত স্বভাব এটা মজলিসে হয় না এটা ব্যক্তিগত করতে হয় এর দ্বারা ফায়দা আছে না নেই ফায়দা আছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন সকল মনে আল্লাহ কারণ হাদিস শরীফ এসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন অনেকে আবার মনে করে যে এর কী দরকার আছে অনেকে কটাক্ষ করে কারণ অন্য ধর্মে কিছু ধ্যান করার নিয়ম আছে যে তারা বসে বসে ধ্যান করে তাদের ধ্যানের মধ্যে অনেক কল্পনা থাকে মানে কল্পনা করে এটা সেটা এটা কিন্তু ইসলামে কোনো কল্পনার বিষয় নেই সব বাস্তব সত্য বিষয় সকলে বলে আলহামদুলিল্লাহ ইদানিং অনেক মানুষ বিভিন্ন টেনশনে থাকার কারণে আধুনিক কিছু পদ্ধতি বের হয়েছে সেগুলোর দ্বারা তারা দাবি করে নাকি কিছুটা টেনশন মুক্ত হয় ইংরেজিতে এটা মেডিটেশন বলে আপনাদের দেশে আশা করি এগুলো আসেনি ওই শহর এলাকায় কিছু লোকেরা এই সমস্ত খপ্পরে পড়ে গেছে অনেক ভালো মানুষ নামাজি লোকেরাও ওই সমস্ত ঝামেলায় পড়ে গেছে ওখানে যে কিছুটা মজা পায় অর্থাৎ কিছু সময় নির্জনে বসিয়ে বা শুয়ে তাদেরকে অনেক জিনিস কল্পনা করা এটা সেটা হ্যান তেন অনেক কিছু আছে যাই হোক তো সাময়িক কিছুটা তারা একটু প্রশান্তি পায় ভালো লাগে তখন মনে করে এটা খুব ভালো জিনিস মনে হয় তো প্রকৃতপক্ষে একজন ইমানদার নিয়মিত যারা পাঁচক্ত নামাজ জামাতে পড়ে নিয়মিত জিকির আজকার করে ফজরবাদ মাগরিবাদ জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে তাদের অন্য কোনো রাস্তায় যাওয়ার দরকার নেই কারণ আল্লাহ তালা বলছেন আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি হবে সকলে বলুন সুবাহ আর আপনার কল্পনা না আপনার বিশ্বাস আল্লাহর প্রতি ভরসা রাখবেন আল্লাহ তালায় সব কিছু দেখছেন জানছেন এই বিশ্বাস এটা বাস্তব এটা কোনো কল্পনা না এই বাস্তবতা যার মধ্যে থাকবে সে আগুনের ভেতরেও শান্তি পাবে ঠিক না নাকি বাড়িয়ে কথা বললেন ইব্রাহিম আলাইসালাম আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তিনি পুড়েছেন না ঠান্ডায় অবস্থায় ছিলেন কেন ভরসা ছিল তার উপরে তাহলে যার মধ্যে এত এই জন্য আল্লাহ তালা করা হাজির শরীফে বলা হচ্ছে আসল প্রশান্তি হলো অন্তরের প্রশান্তি তাহলে এটা ইয়াকিনের ব্যাপার এটা কল্পনা না এটা ইয়াকিন বিশ্বাসের ব্যাপার এই জন্য আল্লাহ তালা বলছেন ও আল্লাহ ও আল্লাহ যারা ভরসা করতে চায় তারা যেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার প্রতি কী করবে বর্ষা করবে আল্লাহ তালা বলছেন হ্যাঁ ইমানদাররা তোমরা যদি মোমেন হও প্রকৃতপক্ষে তাহলে আল্লাহ তালার প্রতি ভরসা করো সকল বলছে এই জন্য হাদিস শরীফ এসছে রসুল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা নিজস্ব আশ্রয় আশ্রয় দেবেন ক শ্রেণী হাদিসটা অনেকেই জানেন আমিও হয়তো আগেও বলেছি আজকে সংক্ষেপে বলছি তার মধ্যে অন্যতম হলো রজুল আল্লাহ খালিয়ান আইনা ওই ব্যক্তি নির্জনে বসে বসে রসুল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি আল্লাহ তালার আরশের নিচে জাগা পাবেন যে নির্জনে বসে একা একই বসে কান্নাকাটি করেছে রজলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা নির্জনে একা একই বসে কান্নাকাটি করেছে তাকে ভয় করে কার প্রতি আশা রেখে আল্লাহর প্রতি আশা আল্লাহকে ভয় করা ইমানের সংজ্ঞা হলো ওলামারা সংজ্ঞা দেন ছাত্র ভাইরা শিখে না ওলামারা তো জানেন আল ইমান বাইন আল খৌফে ওয়ার রাজা জাহান্নামের ভয় জান্নাতের আশা আল্লাহ তালার ইনসাফ বিচারের ভয় আর আল্লাহ তালার দয়ার আশা এই দুটোর সমন্বয় হলো ইমান সকলে বলেছে হ্যাঁ, গোনা হয়েছে কিন্তু যত বড়ই গোনা হোক আমার আল্লাহ আমার গোনা থেকেও অনেক বেশি দয়া করেন সকল আবার আমি মুসলমানের সন্তান হুজুর পীর সাহেবের সন্তান নবীর সন্তান কিন্তু অন্যায় করলে আল্লাহ তালা ছাড়বেন না ইনসাফ করবেন নাকি হুজুরের সন্তান বলে ছেড়ে দেওয়া হয় নদী নদীর সন্তান বলে ছেড়ে দেওয়া হয় তাহলে আল্লাহ তালা ইনসাফ করবেন আদল إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهله وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل আল্লাহ তালা বান্দার জন্য হুকুম দিয়েছেন আদল করবে ইনসাফ করবে ওখান থেকে এই যে প্রচলিত বিচার ব্যবস্থার নাম হয়েছে কি আদালত সাইনবোর্ড সুন্দর কিন্তু কাজে কর্মে ঠিক নেই তো আল্লাহ তালার হুকুম হলো আদালত প্রতিষ্ঠা করো ইনসাফ ওইদা হাকাম তুম বাইনান্নাস আর আল্লাহ তালা নিজের ব্যাপারে বলছেন হাজিসে কুদ্সি হে আমার বান্দারা তোমরা জেনে রাখো আল্লাহ তালা বলছেন আমি আমার নিজের ওপরে জুলুম করা হারাম করে দিয়েছি আমাদের জন্য অনেক জিনিস হারাম মানে আমরা করতে পারবো না অনেক জিনিস খরচ আমরা করতে বাধ্য তো আল্লাহ তালা নিজে কোনো জিনিস করতে বাধ্য না আল্লাহ তালাকে কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না কিন্তু আল্লাহ তালা বলছেন হে বান্দারা আমি আমার নিজের উপরে বিধান করে দিয়েছি যে এটা আমার জন্য হারাম আমি করব না সকলে বলেছে সেটা কি যে আমি কারো প্রতি জুলুম করব না কমা রব্বুকা বিজল্লা মিল্লিল আবিদ আল্লাহ তালা বলছেন হে নবী আপনি জানিয়ে দেন আপনার রব পালনকর্তা তার বান্দাদের প্রতি কখনোই জালিম নন সুভান আর আল্লাহ তালা বলছেন আমার প্রতি হক করে নিয়েছি ফরজ আমি করবই সেটা কি যে বান্দা তাওহিদের উপরে থাকবে আমি তাকে জান্নাত দেবই তাওহিদের উপরে থাকবে তার অন্তরে গেঁথে গেছে এই বিষয়টা যার অন্তরে গেঁথে গেছে যার অন্তরে এটা গেঁথে যায় সে কারো মুখাপেক্ষি হয় না কারো কাছে যায় না কারো কাছে চায় না তার দিক মোতাবজ্য হবে কার দিকে একমাত্র এই হলো মোরাকাবার মূল সবক মোরাকাবা মানে কল্পনা না যেটা বাস্তব সত্য ওইটাকে ইয়াকিন করা কি করা কবরের আজাব কল্পনা না বাস্তব বিচারের দিন বাস্তব না কল্পনা জান্নাত জাহান্নাম বাস্তব না কল্পনা এই বাস্তবতাগুলো ইয়াকিন করা এটাই হলো মোরাকাবার বিষয় এটা ইসলামের শিক্ষা আর কিছু লোকেরা কল্পনা যে আমি এই হব সেই হব ওই হচ্ছি সেই হচ্ছে অনেক গল্প শুনেছেন সেই ফুটপাতের দোকানদারের গল্প শুনেছেন কাঁচ বিক্রি করে রাজা হবে এই হবে সেই হবে এরপরে লাথি মারল সব গেল শুনেছেন না আজকে আর এই অত কথা বলার সুযোগ নেই তো যাই হোক আমি ভাইদের বলছি আমার যুবকেরা এসেছ মা বোনরা শুনতে পাচ্ছেন সকলের প্রতি আহ্বান থাকবে মুরিদ হয়েছেন হননি সেটা আর একটা বিষয় সবাই চেষ্টা করেন কিছু সময় যাদের সুযোগ আছে আপনারা ফজরের পরে মাগরীবের পরে ঈশার পরে অথবা যার মাগরীবের পরে সম্ভব না ঈশার পরে ঘুমানোর আগে ফজরের পরে হলো না তো অন্য একটি সময় করে নিয়মিত কিছু আমরা জিকির আজকার করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সকলে আল্লাহ মামি তো এটার একটা ধারাবাহিকতা হলো ইস্তেফার পড়া কোরআনুল কারিমের কিছু সুরা পড়া সকলে আমরা একটু পড়ে নিই সকলে পড়ে নিই আল্লাহ ইলাহা ইল্লা আন্তা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم فقل الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله العظيم الذي لا إله إلا هو وأتوب إليه لا حول ولا قوة إلا بالله সকলে সুরাতুল ফাতিহা একবার সুরাতুল এখলাস 10 বার করে শুরু করে নিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ولم يكن له كفوا اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل فقل اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم بر رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد সকল আসন কিছু সময় আমরা নফিজবাদ কালেমা শরীফে জিকির মৃদ কণ্ঠে চিল্লা চিল্লি নয় খুব মহব্বতে মৃদ কণ্ঠে সকল আল্লাহ তালা দিকে মোতাবাদ হয়ে কিছু সময় জিকিরে শরীফ হই সকলে মোহাম্মদে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

Hare Krishna, Hare Krishna, 对。 বিভিন্ন রকমের গোনায় আমরা জর্জরিত সেই গুনাহ থেকে আল্লাহ দরবারে ক্ষমা চেয়ে তওবা করে যে মুরাকাবে সকলে বসে সকলে বলি রব্বানা যালামনা ظلمنا أنفسنا وإن তাগফির লানা ওয়া তারহামনা لنكونن মিনাল খাসিরিন রব্বানা নিজেদের গোনাগুলো স্মরণ করে আর আল্লাহ দরবারে সকলে আমরা ক্ষমা যাই সকলে করি রব্বানা পারছেন না অন্তত যেগুলো আমরা এখানে পড়লাম এগুলো আদায় করলে ইনশাল্লাহ যত তরিকাতের সবক আছে সারমর্ম এটাই সকলে বলে আলহামদুলিল্লাহ আপনার আমি আগেই বললাম যে চারটা তরিকার নাম শুনেছি কাদিয়া কাদরিয়া নাম শুনেছি যারা বয়স্ক এবং আগে থেকে এগুলো চর্চা করেন তারা বুঝবেন নতুন ভাইরা বুঝবেন না নাম বললাম চারটা কাদরিয়া খ্রিস্টিয়া নকশগঞ্জা বুঝেন চারটা নাম বললাম কিন্তু চারটা নাম ঠিক কিন্তু যখন আমল হবে এই চার তরিকার মধ্যে যখন জিকির হবে নফিজবাদ বলা হবে জিকির কিন্তু একটাই সেটা হলো ইলা ইলাহা নাম চারটা কিন্তু জিকির কটা নাম চারটা তার মানে চার রকম না তরিকার চারটা হলো নাম কিন্তু চারটা না নাম একটাই বিভিন্ন খাবারের নাম আছে বিরিয়ানি তেহেরি সাদা ভাত সব কিছু রান্না করে কি দিয়ে চাল কটা নাকি ময়দা দিয়ে বিরিয়ানি হয় নাকি আটা দিয়ে তেহেরি হয় তেহেরি হোক বিরিয়ানি হোক সাদা ভাত হোক উপাদান কি চাল চাল ছাড়া বিরিয়ানি হয় নুডুল দিয়ে তার বিরিয়ানি হয় আটা ময়দা দিয়ে তার তেহেরি হয় না কথা বলেন এইরকম কিছু জিনিস আছে শরীরতে প্রশস্ততা আছে এগুলো অনেক নাম হয়েছে এটাই অনেকে বুঝতে ভুল করে মানে যারা ওই তরিকতের বই পড়েছেন তারা মনে করেন যে ওর বাইরে মনে হয় আমল হয় না আর যারা এগুলো বোঝেন না এমনি কোরআন হাদিস কিছু করেছেন তারা আবার ওগুলোর নাম শুনলে মনে করেন আবার নতুন জিনিস মনে হয় আরে বাবা নাম একটা আলাদা হয়েছে কিন্তু মানে জিনিস তো নতুন না জিনিস কি হ্যাঁ। একই জিনিস নাম বিভিন্ন জায়গায় যে হয়ে গেছে তো যাই হোক এগুলো নিয়ে আপনারা ভুল বুঝবেন না বলে আমাদেরও বলছি আপনারাও বিষয়গুলোকে যত্নের সহিত দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা তৌফিক দান করুন যারা বিভিন্ন মাদ্রাসার আসাদেজা ইকরাম আছেন মোহতানিম সাহেবরা আছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আছেন আপনাদের প্রতি অনুরোধ আপনারা একটু এই সমস্ত বিষয় অগ্রসর হন কারণ একটা গতানুগতিক কথা আছে বাংলা প্রবাদ বলে প্রকৃতি শূন্যতাকে পছন্দ করে না মানে স্বাভাবিক নিয়মে কোনো জায়গার শূন্যতা থাকবে না মানে যেখানে যেটা দরকার আপনি না গেলেও আর একজন যাবেই কথা বুঝতে পারেন তো আল্লাহ তালা দিনের দাওয়াতের একটা ধারা এটা থাকবেই এখন যারা যোগ্য আলেন তারা যদি এখানে নেতৃত্ব না দেন এটাতে মেহনত না করেন তাহলে ওই জায়গা কিন্তু ফাঁকা পড়ে থাকবে না আর একজন যোগ্যতা থাক না থাক তাকে বাধ্য হয়ে অথবা যেভাবে হোক সে চলে যাবে এখন যার যোগ্যতা যেটা নাই সে সেটা করতে গেলে কিছু ভালো হবে আর অনেক কি হবে কিছু ভালো হলেও অনেক খারাপ হবে এখন কেউ যদি মনে করেন আমি এক মসজিদে গেলাম সেখানে নির্ধারিত ইমাম নাই বা ইমাম থাকলেও ছুটিতে গেছে এখন আমি আশপাশে তাকিয়ে দেখছি যে সেরকম কেউ নামাজ পড়ানোর মতো যোগ্যতা মনে হচ্ছে না কিন্তু আমিও যাচ্ছি না আমিও ধুম বেরো বসার জন্য আমি যাবো আপনারাই কেউ যান তো স্বাভাবিকভাবে আমি না গেলে কেউ না কেউ তো যেতে হবে তো আর যদি ওই দশজনের মধ্যে কারো যদি তেলাবাদ শুদ্ধ না হয় আর আমি না যাই তাহলে আমার নামাজের কি দশা হবে আমি যদি আমার তেলাওয়ার ঠিক থাকে আমি জেনে শুনে গেলাম না আরেকজনকে ছেড়ে দিলাম সে যে এখন যেহেতু আমি যাইনি সে তো যাবেই নামাজ তো পড়তে হবে জামাতে সে ভুলভাল তেলাওয়াত করলো এরপরে আমি বললাম বেটা ভুল বললো কেন আমি তো যাইনি তাহলে দোষটা কি আমার না ওর আমার দোষ আমি গেলে তার এই ভুলটা হতো না সমাজের ওলামা একরামরা যদি দাওয়াতে আগিয়ে না আসেন জিকির আজকার মজলিসে তালিম আপনারা না দেন আল্লাহর দিকে কিন্তু বন্ধ থাকবে না তখন আর একজন ব্যবসায়ী লোক চাকরিজীবী লোক যার কোনো কোরআন হাজির জানা নেই সেই তখন জিকিরের তালিম দেবে ইমাম সাহেব নামাজের ইমামতি করবেন মৌলানা সাহেব মুক্তি সাহেব আর জিকিরের তালিম দিচ্ছেন একজন সাধারণ লোক সে তো উল্টাপাল্টা করবেই তার তো দোষ নেই কিছুদিন মোরাকাবা বসলে এরপরে শয়তান ওয়াসওয়াসা করবে তুমি বিশাল বড় কিছু একটা হয়ে গেছো তাবির জানবে না মানে ব্যাখ্যা জানবে না স্বপ্নের সে নিজেকে তখন একটা বড় কিছু মনে করে বসে থাকবে নজরুল্লাহ নিজেও গোমরা হবে মানুষকেও কী করবে গোমরা করবে সেজন্য আমাদের নিজ দায়িত্বে এগুলোকে আগিয়ে আসা উচিত এখন আমরা আলেমরা মাদ্রাসার ওস্তাদরা ইমাম সাহেবরা যদি মনে করি যে আমাকে তো হুজুর খেলাফত দেয়নি বা আমি কোনো হুজুরের খলিফা নই আমি কেন জিকির করাতে যাব তাহলে কি আল্লাহর বিধান যে আল্লাহ জিকির সেটাতে গেলে খলিফা হতে হয় নাকি তাহলে ইমামতি করতেও তো খলিফা হওয়া উচিত নাকি তাহলে আপনি ইমামতি করলেন কার খলিফা হয়ে তাহলে ইমামতি করেছেন যে আল্লাহ তালার বিধান পালনের জন্য জিকিরও করতে হবে সে আল্লাহ তালার বিধান পালনের জন্য কারণ ইমামতি করা তো কিন্তু ফরজ দায়িত্ব না যে কেউ একদিন ইমাম হবেন এটাই তো দরকার নাকি ইমামের একটা পোস্ট আছে সামাজিকভাবে আমরা এখন বর্তমানে বিভিন্ন ব্যস্ততার কারণে একজনকে দায়িত্ব দিই ইমাম হিসেবে এবং সে কষ্ট করে বলে সম্মানী দান করি আগেকার দিনে কিন্তু ভাই এই রকম ছিল না হাজর আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ তালহম তারা মসজিদের তারা খলিফা ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন যতদিন সুস্থ ছিলেন বা যতদিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন নিজ দায়িত্বে মসজিদের ইমামতি করেছেন ইমামতির জন্য কি বেতন দেওয়া হয়েছে তাদের আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ তালুম সহ মুসলিম জাহানের বড় বড় ইমামগণ ইমামতি করে সম্মানই নেননি আপনারা আবার ভুল মনে করেন না যে তাহলে ইমাম সাহেবদের সম্মানই দেওয়া হবে না তাই বললাম না উল্টো বসে বসে থাকেন না আমি বলতে চাচ্ছি যে এটা ইমামতি পদ এটা প্রয়োজনে সৃষ্টি হয়েছে কিন্তু তার আগে থেকে আলে মোলামারা নিজ দায়িত্বে ইমামতি করতেন কারণ এটা তারা মনে করেছেন এটা আমাদের দায়িত্ব আল্লাহ আমাকে জানিয়েছেন শিখিয়েছেন আমি যদি মানুষকে না শেখাই আমি যদি এই দায়িত্বে না থাকি তাহলে আর একজন দুষ্ট লোক বা যে কম বোঝেন কম জানে সে সেই ঝামেলা সৃষ্টি করবে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মানে মসজিদের ইমাম নারে রে বাবা তিনি এই জাতির মুসলিম জাহানের ইমাম মানে নেতা সকলে বলুন সুলহান ইমামের শাব্দিক অর্থ হল নেতা নেতৃত্ব যিনি দেন স্বাভাবিকভাবে মুসলিম সমাজের মসজিদের ইমামরাই নেতৃত্ব দেওয়ার কথা ছিল এটাই উচিত ছিল বা এটাই নিয়ম কিন্তু এখন উল্টোটা হয়ে গেছে সবাই মিলে ইমামকে নেতৃত্ব দেয় ইমাম সাহেব শুধু আল্লাহ আকবার বলা থেকে সালাম ফিরানো পর্যন্ত নিজ দায়িত্বে কিছু করেন আর এর আগে পরে সবটাই কিন্তু সব মুসল্লিদেরকে মন রক্ষা করতে হয় সহজ কাজ না কঠিন কাজ কথা বলে একজন বলে ইমাম সাহেব বেশি লম্বা কেরাত করেন আর একজন বলে কম কেরাত করেন আর একজন বলে এটা হলো আর একজন বলে সেটা হলো শব্দ ইমাম সাহেবের কি বলেন সবাই ইমামের উপরে নেতৃত্ব দেয় আর কাউকে খুঁজে পাইনি যতদূর সব ইমাম সাহেবের কে বলে মোয়াজ্জেন সাহেবের তাই তো আল্লাহ তালা আমাদের হেদায়ত দিন সকলে আল্লাহ মানি এই মন মানসিকতা আপনাদের দূর করতে হবে আমাদের দূর করতে হবে যিনি আল্লাহর ঘরে আছেন তাকে সম্মান দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দিন সকল গুণ আল্লাহ আমি তো এই কাজগুলো যদিও নফল কিন্তু গুরুত্ব আছে না নাই মূল জিকির ফরজ কিন্তু এর আবার নফল দিক আছে এলম অর্জন করা যেমন ফরজ আছে নফল আছে মৌলিকভাবে শিরিক বেদাত সম্পর্কে জানা হালাল হারাম সম্পর্কে জানা দলিল আদিল্লা জানি না জানি মৌলিক কোনগুলো শিরিক কোনগুলো বেদাত কোনগুলো হারাম কোনগুলো ফরজ এই রকম মৌলিক জ্ঞান অর্জন করা পুরুষ নারী সবার জন্য কি কিনা দায়িত্ব ফরজ দায়িত্ব নাকি নফল ফরজ কাকে বলা হয় যেটা পালন না করলে অপরাধ হবে প্রচলিত একটা নিয়ম আছে আইন আছে বলা হয় দণ্ডনীয় অপরাধ বলে না মানে এই কাজটা করলে অপরাধ হবে শুধু অপরাধ কেমন অপরাধ এটা দণ্ড আছে জেল আছে জরিমানা আছে সাজা আছে তো ফরজ হলো আল্লাহর বিধানে এমন বিষয় যেটা না করলে দণ্ডনীয় অপরাধ কবরে হাসরে মিজানে সব জায়গায় শাস্তি পেতে হবে এর নাম কি ফরজ আমি ভেঙে বলছি কেন যে আমরা এখন মুখরোচক শুনি আর বলি ফরজ ওয়াজি হালাল হারাম কিন্তু ফরজ জেনেও আমল করি না হারাম জেনেও ওইটা অভ্যাস করি তার মধ্যে মানে আমরা আসলে হয় বুঝিনি অথবা ইমানে দুর্বলতা আছে দুটোর একটা বুঝলে কেন এই কাজ করতাম কেন আপনারা যদি জানতে পারেন যে এখানে গেলে পুলিশ ধরবে জেলখানায় নিয়ে যাবে কেউ যাবেন কথা বলে কেউ যাবেন আপনার ছেলেকে ওখানে যেতে দেবেন যে অপারেশন ক্লিন হার্ট চলছে অথবা এই যে লকডাউন চলল অনেক জায়গায় কারফিউ দেওয়া হয়েছে যে বেরোলেই গুলি অথবা জরিমানা বিভিন্ন আইন ছিল এক এক এলাকায় তো এরকম যদি আইন হতো যে রাস্তায় এতটার থেকে বেরোলেই জরিমানা হবে ধরবে জেলখানায় নিয়ে যাবে কেউ নিজেরা যেতেন ছেলেকে যেতে দিতেন নাকি ও গেলে যাক বরং সংবাদ পেলে আরও তিনজনকে পাঠাতেন এই পাওয়া যাসনি তাহলে দুনিয়ার জেলকে আমরা ভয় পাই আইনের জন্যে আল্লাহ তালার আজাব কবরে হয় সত্য না মিথ্যা কেয়ামতের বিচার সত্য না মিথ্যা তাহলে আমরা জানছি যে এই কাজ না করলে শাস্তি হবে তারপরে ওই কাজ কোনো দরকার ছাড়াই করছি একটা হয় মানুষ আটকে গেছেন বাধ্য হয়েছেন আপনাকে মসজিদে আসতে কেউ বাধা দিয়েছে জামাতে হ্যাঁ বাড়িতে নামাজ পড়তে কেউ বাধা দিয়েছে কি বলে বিড়ি খেতে কেউ বাধ্য করেছে কী বলে হিরোইন খেতে কেউ বাধ্য করেছে আরেকজনের জিনিস চুরি করতে কেউ বাধ্য করেছে মিথ্যা বলতে কেউ বাধ্য করেছে কিন্তু নিজের ইচ্ছায় সব কিছু করছি আমরা কেউ আমাকে বাধ্যও করেনি কোনো ঝামেলাও করেনি তাহলে এগুলো বড় বড় অপরাধ আমরা অভ্যাস করছি যার পরিণাম হলো কবরের শাস্তি কেয়ামতের আজাদ সকলে বলি আলহামদুলিল্লাহ তো ওই রকম আলহামদুলিল্লাহ এখন সুযোগ সুবিধা আছে আগেও ছিল এখন আরও বেশি হয়েছে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায় কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় তাদের পেছনে আমরা লক্ষ বা কোটি টাকাও ব্যয় করি দুনিয়ার সকল বিদ্যা শেখানোর জন্য কিন্তু দেখা যাবে এখনও পার্সেন্টেজে উল্লেখযোগ্য বেশিরভাগ ছেলেমেয়েরাই মুসলমানের সন্তান সেই হিসাবে মুসলমান দাবি করে কিছু হয়তো শুনে শুনে কিছু শিখেছে ইসলাম সম্পর্কে কিন্তু মূল ইমান আকিদা অনেকের সঠিক নেই বহু কুফুরি কথা সেটা কি কথা বলে তার অহরহ বহু কুফুরি জিনিস সেরেকি জিনিস তারা বিশ্বাস করে সকলে বলি না হজুবিল্লাহ ইউনিভার্সিটি কলেজের ছাত্র ছাত্রীদেরকে জরিপ করলে এগুলো অহরহর আপনারা পাবেন এটা আমাদের বলার কিছু নেই সেজন্য অনুরোধ করব যে ছেলে মেয়েদেরকে অবশ্যই দিন শেখাবেন ইসলাম শেখাবেন তো বলছিলাম জ্ঞান অর্জন করা মৌলিকভাবে ফরজ কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ না কিন্তু দরকার আছে না নাই মাদ্রাসার এই সিলেবাস পড়া বিভিন্ন আরবি বিষয়ে কোরআন হাদিস বোঝার জন্য কোরআন হাদিস খুব সহজ জিনিস মানে দুটো সব বিষয় শুনতে সহজ কিন্তু কোরআন শরীফ হাদিস শরীফ অনারব মানুষদেরকে বুঝতে গেলে শিখতে গেলে আরও অনেক জিনিস পড়তে হয় জানতে হয় আরবি ভাষা শিখতে হয় ব্যাকরণ জানতে হয় আদব মানে আরবি সাহিত্য সম্পর্কে ধারণা থাকতে হয় তাহলে কোরআন শরীফের আয়াতগুলো বোঝা যায় হাদিস শরীফের শব্দগুলো বোঝা যায় আর তা না হলে শুধু অনুবাদ করে কিন্তু শতভাগ হয় না এটা একটা সাধারণ জ্ঞান অনুবাদ একটা ধারণা হয় কিন্তু কোরআন শরীফ হাদিস শরীফের যথাযথ জ্ঞান অর্জনের জন্য ধারাবাহিক এই যে গতানুগতিক যে মাদ্রাসা বা সিলেবাস হয়েছে এটার বিকল্প নেই এটা লাগবে তো একটা হলো আল্লাহ জিকির আপনারা করবেন আলহামদুলিল্লাহ সারাদিন আল্লাহকে ডেকেছেন সুবানাল্লাহ আলহামদ দু চারবার বলেছেন ফরজ আদায় হয়ে গেছে কিন্তু নফল জিকির বেশি করে করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন আমার বান্দারা যখন নফল এবাদত বেশি বেশি করে করে কিছুর জন্য আমার নিকটতম হওয়ার জন্যে আমি তখন ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি সকল আর যে বান্দাদেরকে আমি ভালোবাসি ওই বান্দাদের হাত দিয়ে ধরা আমি হই পা দিয়ে চলা আমি হই চোখ দিয়ে দেখা আমি হই বান্দা যা চায় আমার আমি বান্দাকে তাই দিয়ে থাকি আর আল্লাহ তালা বলছেন আমি কোনো কাজ করতে দ্বিধা করি না আল্লাহ তালা বলছেন একটা কাজে দ্বিধা হয় সুবহান আল্লাহ তালা অমুখাপেক্ষে যা ইচ্ছা তাই করেন তারপরে নিজের থেকে বলছেন আমার কাছে একটু দ্বিধাগ্রস্ত লাগে কিসে যে আমার বান্দার ওই রকম বান্দা যে বেশি বেশি নফল ইবাদত করে ওই বান্দার মরার সময় হলে যত ভালো বান্দায় হোক মরতে একটু কষ্ট পায় মনটা চায় না যে এখন মরি একটু মনটা খারাপ হয় তো আল্লাহ তালা দেখছেন ওই বান্দার মুকাদ্দার নির্ধারণ করেছেন এখন মরণ কিন্তু বান্দা একটু মরতে কেমন কেমন করছে আল্লাহ বলছেন আমারও একটু দ্বিধা হয় হুকুম দেবো না দেবো না কিন্তু হুকুম তো দিতে হয় যেহেতু এটা আমার বিধান সকলে বলছে কথাটা একটু খেয়াল করেন আমাদেরকে আমরা কিছু নাই থাকতে সব আল্লাহ বানিয়ে দিলেন খাওয়ালেনও তিনি সব কিছু ব্যবস্থাপনা তিনিই করে দিলেন আমাদের কোনো শক্তি নেই ক্ষমতা নেই শুধুমাত্র আল্লাহকে একটু ডেকেছেন ভালোবেসেছেন ভালোবাসার জন্য চেষ্টা করেছেন সেটার জন্য আল্লাহ তালা আপনাকে এত বেশি ভালোবাসলেন যে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আল্লাহ তালা বলছেন আমার দ্বিধা হচ্ছে সকলে বলছে সেজন্যে ভাইদের বলছি মা বোনদের বলছি নফল এবাদতকে অবহেলা করবেন না অবজ্ঞা করবেন না হয়তো তুর্কি হতে পারে কম হতে পারে কিন্তু অবজ্ঞা যাতে না হয় এটা খেয়াল রাখবেন মাদ্রাসার ছাত্ররা যারা আছো তোমরাও খেয়াল রাখবে ওলা ইকরাম তো আমার থেকে ভালো জানেন আপনারা সচেতন হবেন নফল এবাদতে মানুষকে উৎসাহিত করবেন তাহাজের নামাজ জিকির আজকার তসবির তাহবির নিজেরা দায়িত্ব নিয়ে মানুষকে শেখাবেন কারো খেলাফত পান না পান সেটা অন্য জিনিস যদি সুযোগ থাকে খেলাফতের জন্য কারো কাছে যাবেন না কেউ কেউ বিভিন্ন পীর মাসাহের কাছে যায় যে কিছুদিন থেকে খেলাফত আমি একটা পীর হব এটা শরীরসম্মত হয় না মূলত সত্যিকার যাদের দ্বারা আমরা খেদমত দেখেছি পৃথিবীতে ইতিহাস সাক্ষী দেয় বড় বড় পীর মশায়ের যাদেরকে আমরা বলি তাদের জীবনী পড়লে দেখা যায় যে তারা কেউই পীরের কাছে খলিবাহর হওয়ার জন্য যাননি পীরের খাদেম হিসেবে গেছেন এবং আল্লাহর বান্দা হতে চেয়েছেন আল্লাহ তালা তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে কবুল করেছেন আশা করছি এবং পৃথিবীতে এক একজন ইমাম শাহেখ হিসেবে আল্লাহ তালা প্রচার করে দিয়েছেন কিন্তু আমরা যদি এখন ওই স্কুল কলেজের মতো পীরের দরবার মনে করি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি হবে আমি একটা কিছু হই পীরের দরবারও কিছুদিন থেকে খেলা করতে আমি একটা পীর হব মরিদ মুত্তাকিন হবে আমার অনেক হাদিয়া হবে তাহলে ভাই এই রাস্তায় যেন না তাহলে এই রাস্তায় যেন না কারণ এটা দুনিয়াবি কোনো ব্যবসার লাইন নয় এটাও ব্যবসা কিন্তু এটা কোথাকার ব্যবসা কোথাকার ব্যবসা আপনি আপনাকে খেলাফত দেওয়া হয়েছে আপনি পীরমুরিদি যদি করেন বা কোনো পীরসায় পীরমুরিদি কেন করবেন মুরিদ বাড়লে হারিয়া বাড়বে যখন দোকানে কাস্টমার বাড়লে বেচা বাড়বে নাকি দুনিয়ায় কাস্টমার বাড়বে নিয়ত করে দোকান করবেন পরিকল্পনা করবেন ভালো করে সাজাবেন বেশি বেশি মাল রাখবেন যে আমার কাস্টমার বাড়ুক হালাল উপার্জন করবেন কোনো দোষ নাই কিন্তু যদি এই নিয়তে মুরিদ করতে থাকেন যে আমার মুড়িদ বাড়বে আর হাবিয়ার ভলিউম বাড়বে এরপরে ইলেকশন হলে হয়তো ভোটে অনেক কিছু পাবো এই রকম যদি টেন্ডেন্সি করে মুরিদ পীর মুরিদি হয় তাহলে নওজুবিল্লা ফতোয়া দিতে হচ্ছে এটা একটা হারাম কাজ হচ্ছে নওজুবিল্লা কি কাজ হচ্ছে হারাম কাজ হচ্ছে যেন যেমন কেউ যদি নামাজ পড়ে পয়সার লোভে সবের কাজ না কোনার কাজ রোজা রাখে পয়সার লোভে কোরআন পড়ে পয়সার লোভে সব হবে কেন যেটা এবাদত কার তো আপনি আল্লাহর বান্দাকে ডাকবেন আল্লাহর দিকে কিসের জন্যে নাকি হারিয়ার জন্যে নাকি মরিদ করার জন্যে তাহলে এখানে দুনিয়া আনা যাবে না মরিদ করবেন দোষ নাই পীর সাহেব মরিদ করবেন দোষ নাই তার উদ্দেশ্য হবে একটা লোক আমার কাছে অঙ্গীকার করবে আল্লাহর বান্দা হবে শিখবে সেজন্য আমি অঙ্গীকার নিচ্ছি শপথ নিচ্ছি মুরিদ মানে পীরের খেদমত করার জন্য মুরিদ হয় না রে বাবা আল্লাহর বান্দা হওয়ার জন্যে কার বান্দা হওয়ার জন্যে কার বান্দা হওয়ার জন্যে আল্লাহর বান্দা হওয়ার জন্য মুরিদ হয় কেউ কেউ মনে করে পীরের মুরিদ পীরের মুরিদ মানে মুরিদ মানে শাব্দিক অর্থে আরবিতে বাংলা হলো যে ইচ্ছা করে চায় খোঁজে মুরিদ কি পীর সাহেব খোঁজেন আল্লাহ খোঁজে আল্লাহ খোঁজে যেমন মাদ্রাসার স্কুলের ছাত্রদেরকে আরবিতে তলেব বলে তিলমিজ বলে তলেব বলে দুটো শব্দ ব্যবহার হয় তলেব তলেব মানে যে অন্বেষণ করে খোঁজে তো আরবিতে তলেব বলে মাদ্রাসার ছাত্রকেও তলেব বলে স্কুলের ছাত্রকেও কি বলে তলেব বলে মানে আমরা ইংরেজিতে স্কুল বলি বাংলায় বিদ্যালয় বলি আরবিতেও মাদ্রাসা মানে আরবিতে আমরা যে মাদ্রাসাকেও মাদ্রাসা বলি যখন স্কুলকেও আরবিতে বলবেন তখন কি বলতে হয় মাদ্রাসা বলতে হয় তখন বলতে হয় দুরকম একটা হলো জেনারেল মাদ্রাসা মানে মাদ্রাসা আম্মা বলে আর একটা হলো মাদ্রাসা দিনিয়া বা ইসলামিয়া মানে ধর্মীয় মাদ্রাসা বিদ্যালয় সাধারণ বিদ্যালয় তো মাদ্রাসা তো মাদ্রাসায় ছাত্র আছে আরবিতে তালেব বলে তো এই তালেবরা ছাত্র শিক্ষকের ছাত্র ওস্তাদের তালেব ছাত্ররা কি ওস্তাদ খুঁজতে যায় নাকি কি খুঁজতে যায় বিদ্যা খুঁজতে যায় শিক্ষা জ্ঞান অর্জন করতে যায় নাকি ছাত্র শিক্ষক খুঁজতে যায় রে ভাই তাহলে আমি বলতে চাচ্ছি যারা ব্যাখ্যা দিচ্ছে অনেকে বলছে যে পীরের আবার মুরিদ হবে কেন মুরিদ তো আল্লাহ হবে আর বাবা পীরের মুরিদ মানে পীর খোঁজা না পীরের মুরিদ মানে আল্লাহ খোঁজা যেমন স্কুলের ছাত্র মানে ও শিক্ষক খোঁজা না স্কুলের ছাত্র জ্ঞান খোঁজে কথা বলি নেই তাহলে হ্যাঁ যদি কেউ পীর পূজা করে সে মনে করে আমি যে যাই করি পীর আমাকে পার করবে এটা ইসলামের বিধান না আছে অন্য ধর্মের লোকেরা মনে করে ওটাও সঠিক না অন্য ধর্মের লোকেরা মনে করে গুরুজি তার সব করে দেবে সে গোনা করেছে কিছু কিছু ধর্মের রেওয়াজ যে ওই ধর্মিকরা গোনা করলে ওই ধর্মের যারা পীর সাহেব বা ফাদার বা পোপ এরকম বিভিন্ন নাম আছে ওদের ওনাদের কাছে যে বাবা বলে তাদের কাছে যে সব কিছু বলতে হয় ওদের কাউন্টার আছে মানে একটা ছোট্ট ঘর ওখানে বসে থাকে বাইরে আরেকটা ঘরে যে ওনার কানে কানে নিজের সব গোনা স্বীকার করতে হয় নওজুবিল্লা করে হ্যাঁ তার কাছে যে বলতে হয় আমি এই করেছি ওই করেছি সেই করেছি হ্যান ত্যান ওই বেচারা সব শোনে শোনার পরে বলে ঈশ্বরের পক্ষ থেকে সব ক্ষমা করে দেওয়া হলো নওজুবিল্লা করে দেওয়া ইসলামকে কি এরকম বিধান আছে নাকি হ্যাঁ। পীর সাহেব কাছে বলবেন আমি এই করেছি সেই করেছি অমুকে দশ টাকা দশ লাখ টাকা বেড়ে দিয়েছি পীর সাহেব বলবে তাহলে আমাকে দুই লাখ টাকা দাও সব ঠিক হয়ে যাবে নবজিবুল্লাহ এরকম কোনো সুযোগ আছে নাকি তাহলে ক্ষমা করবেন খেয়ে পীরের কাছে যাবেন পীর শিখিয়ে দেবে যে তুমি তওবা করো ইস্তেকফার করো কি গুণা করেছো উনি জানবেন এজন্যে যে আপনার গোনার ইস্তেকফারটা কি হবে না জানলে এখন যদি একজন আর একজনের টাকা আত্মসাত করে আর হজুর বলে যে তুমি প্রতিদিন পাঁচশো বার করে স্টেপ পার বড় ক্ষমা হয়ে যাবে তো নাকি ক্ষমা হয়ে যাবে তো নাকি তাহলে কেউ কারো টাকা আত্মসাত করলে তার ক্ষমার রাস্তা হলো কি পরিশোধ করা দিয়ে দেওয়া কারো জায়গা জমি দখল করে বিল্ডিং করে হুজুরকে নিয়ে দান খয়রাত করলে হবে তো চাচার জমি ভাইয়ের জমি দুই এক শতক নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন সেখানে বাড়ি করে এবং হুজুর ইমাম সাহেবদের দাওয়াত দিয়ে কোরআন খতম করে দোয়া করা যায় আল্লাহ আমার বাড়িতে অনেক বরকত দান করুন হবে না ধরো বরকত হবে তাহলে ওই বাড়িতে বরকত কেয়ামত পর্যন্ত হবে না বরং কেয়ামত পর্যন্ত ওই বাড়িতে অভিশাপ আসবে কারণ যাদের হক নষ্ট করা হয়েছে ওরা যদি না হক ছাড়ে তাহলে ওরা মনে কথা পাবে আপনি ওই ঘরে নামাজ পড়বেন কবুল হবে না রোজা রাখবেন মানে যিনি দখল করে রেখেছেন এমনি আল্লাহর দুনিয়ার যে কোনো জায়গায় নামাজ পড়েন কবুল হবে কিন্তু আরেকজনের জমি জোর করে দখল করে ওখানে যদি তাহাজ্জত পড়েন মোরাকবা করেন মোশাহাদা করেন হুজুরদের দাওয়াত দিয়ে ওখানে খানা করে খাওয়ান সবটাই বরবাদ সকলে বলি না মশলা জানেন মশলা শিখে নেন মেসোয়াক করা খুব ভালো গাছ কিন্তু আরেকজনের রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন আরেকজনের বাগানের গাছ নিম গাছ বা অন্য গাছ বাগানের গাছ তাকে না বলে ডালটা ছিঁড়ে আপনি মেসোয়াক করছেন সব হবে না গোনা হবে হ্যাঁ রাস্তার গাছ হলে উন্মুক্ত সরকারি গাছ সেটাও জায়জ হতে পারে কিন্তু একজন ব্যক্তি মালিকানা গাছ সেই গাছের ফল আপনি না বলে খেতে নাকি বিসমিল্লা বললে মনে কবুল হয়ে যাবে চুরি করা ফল বিসমিল্লা ফল বলে শুরু করবে আল্লাহ একবার এই হলো তাকুয়া বহুদিন আগের কথা আমাদের পাবনা পাকশির নাম তো আপনারা শুনেছেন অনেকে গেছেন কেউ কেউ আমাদের দরবার খানকা আছে ওর পাশেই পেপার মিল ছিল এখনও বিল্ডিং এখন আর নেই মানে মিলের জায়গা আছে ওখানে আবার রেস্ট হাউস আছে আলহামদুলিল্লাহ এখন তো আমাদের ওখানে খানকা আছে ঘরবাড়ি ছিল তো বহুদিন আগে গরমের দিনে এসি টেসি ছিল না তো আব্বা হুজুরের সময় তো মাঝে মাঝে আব্বা হুজুর ওই যেহেতু পেপার মিলের রেস্ট হাউস আছে ওদের এসি টেসি সব আছে তো মাঝে মাঝে আব্বা ভাড়া নিয়ে ওখানে থাকতেন অনুমতি নিয়ে ভাড়া নিয়ে থাকতেন ওদের রুল আছে ভাড়া দিতে হয় তো মাঝে মাঝে থাকতেন গরমের সময় তো যখন থাকতেন কিছু খাদেন টাদেন থাকতো তো ওই পেপার মিলের বেশ সরকারি এলাকা তো খুব সুন্দর সাজানো আমের গাছ ফলের গাছ এই গাছ সেই গাছ আছে তো এখন ওই খাদেন অনেকেই ছাত্র মানুষ অল্প বয়স মজা করে যেত ওখানে দেখতে পরিবেশটা সুন্দর তাহলে দু একজন খাদে অনেক সময় বাগানে কিছু ওই পেয়ারা গাছ টাছ দেখে লোভ লেগেছে তো দু একটা খেয়ে ফেলেছে হুজুর আবার জানতে পেরেছেন যে ওরা খেয়েছে খুব জটিল ব্যাপার না তা আমি জানলাম বহু পরে মানে ওই সময় ওই পেপার মিলের যিনি দায়িত্বে ছিলেন ম্যানেজার হুজুর ইন্তেকালের কয়েক বছর পরে কোনো এক অনুষ্ঠানে না কিসে দেখা দেখে পরিচয় পেয়েছে আমি অমক আব্বার কথা জিজ্ঞেস করলেন উনি কে হন আমার আব্বা হন ও আপনি ওনার ছেলে উনি কিন্তু মুরিদও না ভক্তও না বলে আমার একটা কথা মনে আছে বলে আপনার আব্বাজান ওই সময় আমি ওখানে দায়িত্ব ছিলাম উনি ছিলেন কয়েকদিন ছিলেন তো ওই খাদেমরা দু একটা পেয়ারা না কী যেন খেয়েছে উনি আবার আমাকে খবর দিয়েছেন বা উনি পাশে ছিলেন আমাকে ডেকে বললেন যে ভাই আপনাকে একটা জিনিস মাফ করতে হবে বা ব্যবস্থা নিতে হবে তা আমি একটু চিন্তায় করে গেলাম যে কী বিষয় বলে ভাই কিছু মনে করেন না আমার এই লোকগুলো বুঝতে পারে না ছেলে মানুষ আপনাদের এই ফলগুলো গাছের পাকা পাকা ফল দেখতে লোভ লেগেছে ওরা খেয়ে ফেলেছে এখন হয় আপনি পয়সা নেবেন না হলে ক্ষমা করবেন দুটোর একটা করতে হবে তো উনি বলছেন যে আপনার আব্বা যে কত বড় আল্লাহওয়ালা ছিলেন তখন আমি বুঝতে পেলাম যে কয় টাকার ফলের দাম সেটার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছেন আবার পয়সা দিতে চেয়েছেন কিন্তু ওইটা তো আমি পয়সা কি সরকারি ফান্ডে দুইটা পেয়ারা একজন খেয়েছিল এর টাকা সম্ভব নাকি আমি তো নাই তখন উনি বললেন হুজুর উনিও চালাক মানে উনি বললেন উনিও টেকনিকে বলছেন হুজুর আমারও তো ক্ষমা করার অধিকার নেই তবে যেহেতু দায়িত্ব আছে আপনি বলেছেন আল্লাহ দেখছেন ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে সকলে বলছে হ্যাঁ তো এই হলো হওয়া কিন্তু আমাদের কাছে এটা একটা সাধারণ জিনিস ও গাছে গাছে খেয়েছে তো কী হয়েছে কথা বুঝতে পারেন ফুরফুরার নাম তো আপনারা শুনেছেন মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই তার দু একটা শুধু কথা অনু একটু বোঝার জন্য বলছি তাকুয়াটা আসলে কি স্বাভাবিকভাবে অনেক সময় ঝাড়ফুকের জন্য বা তদবিরের জন্য কাগজে লিখতে হয় এটাও ওলামারা শর্ত সাপেক্ষে জায়জ বলেছেন যদি কোরআনের আয়াত হয় দোয়া হয় এবং পড়তে না পারে বা বিশেষ কারণে কেউ কেউ জায়েজ বলেছেন কিন্তু কোরআনের আয়াত বাদে আগ্রম বাগ্রম লেখা সংখ্যা টঙ্কা এগুলো ঝোলানো এটাকে ওলামারা শিরিক বলেছেন কি বলেছেন শিরিক তো এটা এখতলাফি বিষয় তারপর ইশতেহাত করেছেন ওলামারা আমাদের মুরব্বীরা প্রয়োজন হলে একান্ত এরকম কিছু তাবিজ দিতেন ব্যবসার জন্য না মানে ব্যবসা করার উদ্দেশ্যে না মানুষের উপকারের জন্য যেহেতু হাদিস শরীফে আছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা মানুষের উপকার করো আর যে সমস্ত ঝাড়ফুঁকে সেরেক নাই এই সমস্ত ঝাড়ফুঁকে মানা নাই এটা রসল্লার হাদিস এই সমস্ত হাদিসের আলোকে ওলামারা ইশতেহাত করেছেন যে ঝাড়ফুঁক যেটা সিরেক নাই ওইটা যেহেতু বৈধ তাহলে যেই কথাগুলো কি কথা না তাওহিদের কথা দোয়ার কথা এগুলো যদি লিখে গলায় বা হাতে দেওয়া হয় আশা করি এটা সেরেক হবে না এটা ইশতেহার কিন্তু অন্য হাদিসে আমভাবে বলা হয়েছে যে তামাইম যেগুলো ঝুলানো হয় এগুলো সেরেক যেগুলো কি হয় ঝুলানো হয় কিন্তু ঝুলানো বলতে তামিমা বলতে বোঝানো হয় আরবিতে যে আরব দেশের লোকেরা বিভিন্ন গাছের ডালপালা সুতা বা বিভিন্ন ইটপাটকেল বেঁধে ওগুলা ঝুলাতো যার মধ্যে কোনো আয়াত টায়াত বা দোয়া দরুদ নাই এক একটা জিনিস ঝুলানো হয় হয়তো একটা লোহার টুকরা অথবা একটা ইটের টুকরা অথবা একটা গাছের ডাল ওই গাছের সেই গাছের এই রকম জিনিস তারা ঝুলাতো এটা হলো সেরেকি কাজ এটা কি কাজ সেরেকি কাজ এর সাথে যেগুলো কোনো কোরআনের আয়াত নয় হাদিস নয় বিভিন্ন সংখ্যা বা আগ্রম বাগ্রম কথাবার্তা এগুলো লেখা আছে বিভিন্ন নকশা টকশা যার কোনো স্পষ্টতা নাই এই ধরনের জিনিস ওর মধ্যে পড়ে যেতে পারে আল্লাহ তারা আমাদের হেফাজত করুন কিন্তু আশা করা যায় একান্ত প্রয়োজন হলে তবে এটাতে আমরা উৎসাহিত করি না কিন্তু মশলাটা বলি এজন্য যে কিছু রোগী আছেন যারা নিজেরাও পড়তে পারে না সোরাকেরা তো জানে না তাদেরকে পড়ে ফু দেবে নিয়মিত এরকম লোকও নেই কথা বুঝতে পারেননি তাহলে ওজোরের একটা মশলা তো থাকবেই না থাকবে না পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয় পানি না পেলে ত্যাগ করতে হয় দাঁড়াইয়ে নামাজ পড়তে হয় ফরজ নামাজ স্বাভাবিক কিন্তু দাঁড়াতে না পারলে বসতে হয় বসে থাকতে না পারলে নাকি শুয়েও থাকতে পারে না কেউ তাহলে একটা তো হালত থাকবেই তাহলে ওজোরের একটা মশলা আছে তো এটাও ওলা আমাদের একটু খেয়াল করা আমার মনে হয় দরকার যে হাদিসের ভাষাও ঠিক আছে অবশ্যই হাদিসে যা বলা হয়েছে এটা তো আমরা মানবই কিন্তু বিভিন্ন হাদিসের যে আমল এবং সাহাবাদের আমল ওগুলো আমাদের দেখা দরকার আছে না নেই এই বিবেচনাগুলো একটু খেয়াল রাখতে হবে তো যাই হোক আমি একটু ভেঙে বললাম এজন্যে অনেকে হয়তো বুঝতে ভুল করবেন তো মুজাদ্দিদে জামান হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই তার কাছে এরকম এক লোক গেছে তাবিজ তদ্বিরের জন্যে তিনি অনেক সময় মুরব্বীরা আমরা দেখেছি যে তিনি শোনেন শুনে আলেম বা মৌলানা সাহেব যে সাথীদের বলে দেন এনাকে এই আয়াত বা এই আমলের তাবিজটা বা কাগজটা লিখে দেন এরকম দিতেন নিজের হাতে অনেক সময় লিখতেন না তো এরকম করেছেন তো একজনকে বলেছেন যে ভাই বাবু এনাকে এই তাবিজটা লিখে দাও রেফার করেছেন সে আরেক ঘরে যে লিখে দিয়েছে লেখার পরে ওই যিনি রুগী আবার হুজুরের কাছে এসছেন হুজুর আমি এখন চলে যাই ঠিক আছে তোমার কাজ শেষ বলছেন হ্যাঁ ঠিক আছে তাহলে চলে যাই কিন্তু হুজুর আবার কি মনে হলো ডাকলেন যে দেখি তোমাকে কি লিখে দিয়েছে উনি আবার ওইটা নিলেন নিয়ে কাগজটা দেখে যাকে লিখতে বলেছেন তাকে আবার ডাকলেন দেখে বলছেন এই কাগজ তুমি কোথায় পেলে এই কাগজটা তুমি কোথায় পেলে বলছে হুজুর অমুক লোক আসছিল ওই লোকের কাজ হওয়ার পরে কিছু কাগজ বেঁচে গেছে ওনার কাগজ বেঁচে গেছে রেখে চলে গেছে ওই কাগজ থেকে আমি লিখে দিয়েছি কথা বুঝতে পারেন সাধারণ জিনিস নাকি হ্যাঁ উনি তখন বললেন এই যাত্রার কাগজ মালিক নেই ঠিক নেই তোমাকে অনুমতি দেয়নি এই কাগজে তুমি লিখে দিবে তবে আর ওইটা কাজ হবে কখনো এটা হবে না কি বুঝলেন আপনারা কিছু শেখার আছে না নাই কিছু শেখার আছে না নাই এই সকল হলো তাদের তাকোয়া আর আমাদের সুদ ঘুষে ঠিক নাই হালাল হারাবে ঠিক নাই একটু মসজিদে বসে খানকায় দু চারটা লাভ মারতে পারলেই মনে করি যে কলক সাফ হয়ে গেছে শুধু লাফালাফি করলে কলক সাফ হয় নাকি চিল্লা চিল্লি করলে কলক সাফ হয় হ্যাঁ তা তরিকা তাসাও পিরুমুরিদি লাফালাফি চিল্লা চিল্লির নাম না হালাল উপার্জন থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের আমল থাকতে হবে এর দ্বারা তাস্কিয়া হবে এর দ্বারা কি বলে আপনার ইতমিনান কলভ হবে এর দ্বারা আল্লাহ তালার রাজি খুশি অর্জন হবে সকলে এখন ওলামারা যদি আগিয়ে না আসি সাধারণ মানুষ তালিম দেবে দিতে যে ভুল হবে আর আমরা হুজুররা সমালোচনা করো ও বেটা আম মানুষ ও কেন জিকির করাতে গেল তা আপনি আমি জানিনি কেন কথা বুঝতে পারি তা আপনি আমি যদি দেওয়া যেতাম ইমাম সাহেব খতিব সাহেবরা যদি উদ্যোগ নিতেন যে ভাই তুমি যে হুজুরেরই মুড়ি দাও আল্লাহকে ডাকবা কোনো অসুবিধা আছে নাকি দল পাকাবেন না আবার কিছু লোকের আছে দল পাকাতে যান এই তো ঝামেলা তো এখানেই হয় আল্লাহর বান্দাদের নিয়ে তার নিজের দল করবেন না দল করেন আল্লাহর দল করতে হবে কার দল আল্লাহর বান্দাকে নিয়ে আল্লাহর দল করবেন কোনো ফেতনা থাকবে না কিন্তু আল্লাহর বান্দাদের নিয়ে যখন নিজের দল করতে যাবেন ফেতনা হবে যত ফেতনা সব মূল কারণ হলো সাইনবোর্ড ইসলাম প্রত্যেকে যে যার নিজের পকেট নিয়ে ধান্দা করি যার জন্য ফেতনাগুলো বেশি হয় নাকি কথা পছন্দ হলো না আপনার দল হবে কার আমরা হুজুর বীর সাহেব জন থাকতে পারি কিন্তু দল কার মসজিদ অনেক নামের হতে পারে কিন্তু নামাজ কার ইমাম অনেক থাকতে পারে কিন্তু একটা মানে তাওয়াজ্য হবে কার দিকে বিভিন্ন ইমামের পেছনে আমরা নামাজ পড়ি কিন্তু মোতাবজ্জহই কার দিকে ইমামের দিকে তো যে না আমি এই ইমামের ঘাড়ের উপরে আছি নাকি কার দিকে মোতাবজ্জ হবে ইমাম অনেক থাকবে হুজুর অনেক থাকবে পীর সাহেব অনেক থাকবে সংগঠন হয়তো অনেক থাকতে পারে সংগঠন দল এক জিনিস না সংগঠন মানে সংঘবদ্ধভাবে একটা কাজ করার জন্য এক দল আসা কিন্তু দল বলতে যে আমরা এক ওরা এক ওরা এক তারা এক তাফরেকা সৃষ্টি করা এটা হারাম এটা কি আল্লাহ তালা বলছেন তোমরা সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধ হও ওলা তাফার বিভক্ত হবে না সেই জন্য বহু ইচ্ছায় থাকতে পারেন বহু মাদ্রাসা থাকতে পারে বহু আলেম থাকতে পারেন কিন্তু সবার দল একটাই আল্লাহর দল কার দল কোরআনে আল্লাহ বলেছেন দুইটা দল একটা হলো হেজবুল্লাহ আর একটা হলো হেজবুস শয়তান হেজবুল্লাহ মানে ফুরফুরার দল না ফুরফুরার শাখা পোশাকারও দল না হেজবুল্লাহ মানে আল্লাহর দল ফুরফুরার কাজ কি আল্লাহর দলের প্রচার করা সোহানাল্লাহ বললেন না ফুরফুরার কাজ কি নাকি ফুরফুরার প্রচার করা আল্লাহর দলের প্রচার করা আল্লাহ বলছেন সাজ করুন আজ করুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ তালা আমাদের কবুল করুন জানি কিন্তু আলেম নামধারী কিছু আমরা হুজুর টুজুর আছি তারা অনেক সময় মা বোনদেরকে খুবই অবহেলার চোখে দেখি যেটা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধের কাজ কিন্তু আমরা হুজুর হিসেবে যা করি তাই ইসলাম বলে চালিয়ে দিই অর্থাৎ মা বোনদেরকে অবহেলা করা হয় অথচ অনেক মা বোনেরা আছেন যাদের দ্বারা বহু মসজিদ মাদ্রাসা অনেক উপকার আসে আছে না আছে না কাজেই মা বোনদেরকে অবহেলা করবেন না আল্লাহ তালা যেভাবে তাদেরকে সম্মান দিয়েছেন সেই সম্মানটা ধরে রাখবেন কারণ একজন মহিলা আপনার মা একজন মহিলা আপনার বোন একজন মহিলা আপনার মেয়ে একজন মহিলা আপনার স্ত্রী যারা আছেন এইভাবে মা বোনদের সম্মান আছে না নেই কাজেই তাদেরকে অবহেলা করবেন না তো আমি বলতে চাচ্ছি মা বোনরাও আপনারাও নিয়মিত প্রতি মাসে কিছু কিছু চেষ্টা করবেন যাদের হয়তো উন্মুক্ত দান করার সুযোগ নেই বা সম্ভব হচ্ছে না জাকাত থেকেও দিতে পারেন সারা বছরে যে জাকাত হয় সেটাই আপনি ভাগ করে প্রতি মাসে মাসে দিতে পারেন বা যেই মাসে জাকাত দেন সেখান থেকে জাকাত যেহেতু এখানে গরিবরা থাকে অসহায় যাদের বাবা মারা সচ্ছল না অথবা ইয়েতিম অসচ্ছল এই ধরনের অসচ্ছল বাচ্চারা এখানে থাকে কেউ এতিম কেউ এতিম নয় কিন্তু অসচ্ছল অসহায় এদের পেছনে জাকাত খরচ করার বিধান আছে এদের ভরণ পোষণের জন্য জাকাত খরচ করার বিধান আছে এদেরকে পড়াশোনা শেখানোর জন্য ওদের পক্ষে বেতন দেওয়ার বিধান আছে একটা বাচ্চার কি শুধু খাবারই লাগে নাকি ওর পড়া লাগে পড়াশোনাটা প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় তাহলে আপনি চাল কিনলেন পয়সা দেবেন একজন মাস্টার তাকে পড়ালো তাকে বেতন দেওয়া যাবে না তো জাকাত থেকে ওই ছেলের পক্ষে বেতন দেওয়া যাবে মাস্টার সাহেব জাকাত নেন না তিনি তার পারিশ্রমিক নেন তিনি কি নেন আপনারা মশলাগুলো ঠিক করে নিন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দেন সকলের আল্লাহ আমি করে ধরুন শুরু করে আল্লাহ محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم نظر قلوبنا بنور معرفتك أبدا يا الله আল্লাহ আমাদের সকলের গোনাখাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ আমাদের ময়মুরুবিদের গোনাখাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ হজরত বাবা আদম আলাহ সালাম থেকে শুরু করে সৈয়দুল মুরসলিন খাতম নবীন রহমতুল্লিল আলমী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম পর্যন্ত সকল নবী রসুলের উম্মদদেরকে মাফ করে দেন বিশেষত আপনার হাবিব সাল্লাহ আহলে বাইদ আজওয়াজ মোতাহারা খোলাফায় রশুদ্দিন আশারে মহাশরা সাহাবা ইকরাম তাবিন তাবে তাবিন ইবনে মুস্তাহিদিন এই ধারাবাহিকতা আমাদের যত শেখ মশাই ওস্তাদ পীর মুর্শিদগঞ্জ চলে গেছেন ফুরফুরার জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান আহমেদুল্লাহ আলাই আল্লাহ দাদা হুজুর সহ আব্বা হুজুর দারুসালামে শুয়ে আছেন অত্র এলাকার এই কবরস্থানে যত কবরবাসী ইমানদার নরনারী কবরবাসী হয়ে আছেন আল্লাহ তাদের সকলের কবরগুলোকে জান্নাতে টুকরা করে নেব আল্লাহ যারা এখানে উপস্থিত তাদের ময়মুরুবীদের আর ওয়াহে তাদের এই নেক আমলের স্বভাব তাদের আমলে পৌঁছিয়ে দেন আল্লাহ আমরা গুণাগার খাতাকার বাতকার যত করে অপরাধ করেছে আল্লাহ আপনি তো গফার রহমান আল্লাহ আমাদের গোনার দিকে না তাকে আপনি নিজ রহম করমের ছিল আমাদেরকে মাফ করে দেন আল্লাহ দয়া করে পৃথিবীব্যাপী যে বালা মুসিবত চলছে এই বালা মুসিবত থেকে আপনি সকলকে রেহাইয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার ইচ্ছা ছাড়া কিছুই হয়নি হবে না আপনি যা ইচ্ছা করবেন তাই হবে আল্লাহ আপনার কদরতি ফয়সারা এই রোগ ব্যাধি আপনি উঠিয়ে নেন মোমেন মুসলমানদের মধ্যে যারা এই রোগ ব্যাধিতে মারা গেছেন আক্রান্ত হয়ে তাদেরকে আপনি গোনাখাতা মাফ করে শাহাদতের মাকামাতা করেন আল্লাহ যারা রোগাক্রান্ত আছেন বর্তমানে অনেকেই দোয়া চেয়েছেন আমাদের পরিচিতির ভেতরে আত্মীয়ের ভেতরে তাদের সবাইকে সফা জেলা কামেলা নজির করে দেন আল্লাহ অনেক ভাই বোনেরা নিজেদের ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ বিবাহ বয়স হয়ে যাচ্ছে মেয়েদের বিয়ে শাদী দেরি হচ্ছে আল্লাহ দয়া করে প্রত্যেকের নেট পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ আর ডাক্তার সাহেব আল্লাহ তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন তার মনের মতন পাত্রর ব্যবস্থা করে দেন খোশ নসিব আল্লাহ আপনি করে দেন আল্লাহ খাস করে এই প্রতিষ্ঠানে যারা দান খয়রাত বিগত দিনে করেছেন তাদের দান খয়রাতকে কবুল করে নেন আজকেও যারা মনে মনে নিয়োগ করেছেন এবং লিখিয়ে যাবেন এবং তাদেরকে আল্লাহ আপনি সহি সালামতে তাদের ব্যবসা এবং করণের কাজে চাকরিতে আল্লাহ বরকত নসিব কাম করেন তাদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ খাস করে অত্র এলাকার আশপাশে যত আলেম ওলামা রয়েছেন ইমাম সাহেবগান এবং বিভিন্ন মাদ্রাসার আসাদা গ্রাম তাদের সকলের দ্বারা অত্র এলাকার মানুষদেরকে আল্লাহ আপনি সহি সমাজের ব্যবস্থা করে দেন হেদায়তের ব্যবস্থা করে দেন আল্লাহ সকলের মধ্যে আল্লাহ আপনার ভয় আপনার আল্লাহ আপনার মোহাম্মত আপনি আতা করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনার হাবিব সাল্লাহ সুন্দর মোতাবেক করা করার তৌফিক দেন আল্লাহ যত গর্হিত কাজ বেদাহাতির কাজ এবং হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন إن الله بصير بالعباد شكل برن اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار বা আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন জান্নাতকে ওয়াজিব করে দেন آمين اللهم آمين اللهم درشي اللهم صل على محمد النبي وآله وأصحابه وبارك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد اللهم بارك على محمد وعلى آل محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة طيبة لا إله إلا الله